সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবর খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ আমিরাতে গ্লোবাল সিটিজেন এডুকেশন এন্ড কর্পোরেশনের এডুকেশন সেমিনার দুই হাজার বাইশ আজমানের নতুন স্পাইস হাউস রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সেমিনারে বাংলাদেশ এবং ইউএই থেকে কানাডাতে অবস্থিত Westfield school USCA academy Canadian international high school এবং কানাডায় অন্যান্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হওয়া যায় এই বিষয়ের ওপর তথ্য নির্ভর বক্তব্য রাখেন গ্লোবাল সিটিজেন এডুকেশনের সিইও রিজওয়ান আহমেদ এ সময় তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশে অনেক ছাত্রছাত্রীরা ভালো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার যোগ্যতা রাখে এতে করে সেসব ছাত্রছাত্রীরা দেশের সম্পদে পরিণত হতে পারে তাই যাতে করে কানাডার মতো দেশে গিয়ে এরা লেখাপড়া করার সেই সুযোগ কিভাবে নেবে সেই বিষয়ের ওপর আজকের এই এডুকেশন সেমিনার করা হয়েছে তারা অনেকেই অনেক যোগ্য তারা কানাডাতে ইউরোপে আমেরিকাতে পড়ার জন্য কিন্তু এই যে প্রোগ্রামটা এডুকেশন সেমিনারটার মাধ্যমে এই প্রোগ্রামটা সম্পর্কে সবাইকে আসলে জানানো যে আপনারাও আপনাদের স্নেহের ছেলে মেয়ে আপনাদের ছোট ভাই আপনাদের রিলেটিভ যারা ইভেন বা দুবাইয়ের বাইরেও আছে বাংলাদেশে তারা সবাই এটার এটাতে বাইরে পড়ার জন্য এই অপরচুনিটিটা নিতে পারে এখানে গার্ডিয়ানকে গার্ডিয়ানের ফাইন্যান্সিয়াল জিনিসটাই শুধু দেখা হয় স্টুডেন্ট তাদের টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত they can always apply and they can accept in Canadian school of course immigration rules and রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে everybody will not pass but ইনশাল্লাহ প্রসেস অনুযায়ী আমরা আমাদের লয়ারের মাধ্যমে যখন অ্যাপ্লিকেশনগুলো পাঠিয়ে দেই এগুলি আমরা আশা করি যে এগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তিনি এ সময় আরও বলেন কানাডাতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার এই সুযোগটি আমরা করে দেব এতে করে ছাত্রছাত্রীদের বাবা মায়েরাও সন্তানের কারণে কানাডাতে যাওয়ার সুযোগটি নিতে পারবে তিনি আরও জানান বাংলাদেশ জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা কানাডাতে যাচ্ছে লেখাপড়ার জন্যে তবে যে কোনো দেশের ছাত্রছাত্রী হোক না কেন ইউএই থেকে কানাডাতে লেখাপড়া করার আবেদনটি সহজ হয় এবং দ্রুততার সহিত করা যায় তবে কেউ বাংলাদেশ থেকেও যদি কানাডাতে লেখাপড়ার জন্য যেতে চায় তাহলে সে সুযোগও করে দেয়া হবে বলে জানান তিনি বাংলাদেশ থেকেও আমাদের অনেক স্টুডেন্ট কানাডা যাচ্ছে ইউএ থেকে যাচ্ছে জাপান থেকে যাচ্ছে মালয়েশিয়া থেকে যাচ্ছে বাট এখান থেকে ইউই থেকে যদি বাংলাদেশি বা যে কোনো ন্যাশনাল অ্যাপ্লাই করে এটা must quicker and easier because অনেক কিছুই এক্সেপশন আছে এডুকেশন সেমিনারে এ সময় আরও বক্তব্য রাখেন শ্রম সচিব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এবং প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা কাজী ফয়সাল আমি বিশ্বাস করি আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের সন্তানদেরকে একটি বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবেন আমরা যারা যেভাবেই হোক আজকে আমরা একটু ভালো কন্ডিশনে আছি আমরা যেন ভবিষ্যতে আরেকটু ভালো জায়গায় যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং অন্যদের সঙ্গে কম্পিট করতে পারে সেই জন্য আমাদের সন্তানদেরকে আমরা উন্নত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় করতে পারি অনুষ্ঠিত এই সেমিনারে এ সময় প্রবাসী অবস্থানরত অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত হতে পারভিন আক্তার জলি আমিরাত সংবাদ আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমিরা সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ